ভাল লাগছে না কিচ্ছু ভাল লাগছে না এরকম করে বসে থাকতে ভালো লাগে একা একা হ্যাঁ? একা কেন মহারাজ এই তো আমরা আসি সবাই বলুন কাকে কাকে চাই ধর ধর মন্ত্রী নেই গোপাল নেই রাজসভা যেন একেবারে খা খা করছে তবে আপনি কিছু ভাববেন না মহারাজ ওরা যখন গেছে তখন আপনার মান সম্মান বাড়িয়েই ফিরবে এই সেসব তো ঠিক আছে কিন্তু কিন্তু যতক্ষণ না ওরা ফিরছে ততক্ষণ তো স্বস্তি নেই হা খাম্বাজ রাজা তো আর লোক খারাপ নয় কিন্তু ওদের যে কিরকম আদর যত্ন হবে কে জানে